কিছুক্ষণ আগে এক চুদি আরবের কামলা একটি কমেন্ট করেছে যে আরে দেখ গাড়ি ভাড়া করে পোস্ট পাস দেখা চুদি আরবের কামলা আরে চুদি আরবের কামলা আমি যা ঘন্টায় উপার্জন করি তোরা চুদি আরবে ইটের ভাটায় কামলা দিয়ে সেটা মাসেও কামায় না আরে চুদি আরবের কামলা মূর্খ শোন আমার বাড়ি গাড়ি একটা না বেশ কয়েকটা তাও একটা দেশে না বেশ কয়েকটা দেশে বুঝেছিস আরে কামলা নজরটা বড় কর তোদের মতো ফকির বলা সবাই না তোরা তো টাকার জন্য ধর্ম করিস তোরা যে ইমামতি করিস মসজিদে চুতি আরবে গিয়ে ওখানে পয়সা কামাই করিস তোদের ধর্মটাই তো পয়সার জন্য তোরা জীবনের দীর্ঘশ্বাস ফেলছিস পয়সার জন্য প্রতিটা মুহূর্তে তোরা পয়সা করিস চুতি আরবের কামলা তাই না মুফাসির ইসলামের top to bottom top to bottom Mufassir Islam যে কাপড় পরে হ্যাঁ সেই কাপড়গুলো তো ওদেরকে বেচলেও পাওয়া যাবে না সারা মাসে মুফাসিল ইসলাম বেলভাগারের সানগ্লাস পরে মিনিমাম সানগ্লাস হচ্ছে এটা ক্যালভিন ক্লিন আরে গাদার গাদার এই শার্ট তুই যে পরেছি না দেখেছিস ব্র্যান্ডের শার্ট তোদের মতো কামলারা তোদের নজর অতটুকু উঠবে যে পাঁচশো টাকার শার্ট পরিস তো তাই মুফাসিল ইসলামের যে কয়েকটা দেশে কয়েকটা বাড়ি গাড়ি থাকতে পারে এটা তোরা ধারণা করতে পারবি না কামলা শ্রেণী তোরা আসিস কেন আমার ভিডিও দেখতে ও মজা লাগে মানে পশ লাইফ দেখতে তোদের মজা লাগে আরাম করে দল কামলা ইটের বাটা থাকে চিটে বেটা কাজ কাজ কর তোরা আমার ভিডিও দেখে সত্যতের জন্য না আমি মূর্খদের জন্য আমি ভিডিও করি না কামলাদের জন্য হ্যাঁ, কামলা তো তোরা আমার কথা কি বুঝবি মুফাসিল ইসলাম টিসত ফসিল এসব এসব ব্র্যান্ডের ঘড়ি পরে গভেটের গভেট এই গাড়িটি যখন কিনেছিলাম গত বছর ক্যানাডাতে গত বছর ক্যানাডাতে যখন এই গাড়িটি কিনেছিলাম এই গাড়িটি স্ন্যাপশট দিয়েছিলাম যে আজকে আমাদের ফ্যামিলির নতুন সদস্য এক বছর আগে গত বছরের কবে কিনলাম জানি না জুনে না হ্যাঁ গত বছরের জুনে যখন এই গাড়িটা কিনি এটা নতুন ফ্যামিলি সদস্য হিসেবে স্ন্যাপশট দিয়েছিলাম বুঝেছিস গাদার গাদা মূর্খের মূর্খ বাংলাদেশের টপ ফ্যামিলিতে জন্ম নিয়েছি শাল আর গাদা গাদা আমার ফ্যামিলিতে সব সেলিব্রিটি গাদা বাংলাদেশের প্রধান বিচারপতি থেকে শুরু করে বাংলাদেশে হায়েস্ট এডুকেটেড মাসের ভিতরে সব আমার ফ্যামিলি মেম্বার হাজার হাজার একজন দুজন না হাজার হাজার মূর্খে মূর্খ বাংলাদেশের টপ রিচ ম্যাচ পর্যন্ত আমার ফ্যামিলিতে গাদা গাদা তোরা এসব কথা কমেন্ট করিস কেন মূর্খের দল আসিস কেন ফকিনের বলাবান আর ফকিনীদের জন্য আমি ভিডিও করি না ফকিনি টকিনে আমার কাছে দূরে থাক যদি আরবের কামলা তোরা আসিস কেন দোকানে বসে বসে পেটে পেটে মোবাইল কুতাস না তোদের মতো মূর্খদের জন্য আমি ভিডিও করি না ইভেন দরিদ্র হলেও যারা শিক্ষিত মানুষদেরকে সম্মান করতে জানে আমি তাদের জন্য ভিডিও করি যারা শিখতে চায় জানতে চায় তোদের মতো চুদি আরবের কামলাদের জন্য আমার ভিডিও না ধারণাই করতে পারিস না আমাদের লাইফ স্টাইল তোরা ধারণাই করতে পারবি না বাংলাদেশের বাইশ পরিবারের ছেলে আমি নাম শুনেছিস জীবনে শুনেছিস উনিশশো একষট্টি সালে আমার গ্র্যান্ডফাদার এখান থেকে জাহাজ কিনে নিয়ে গেছিল ব্রিটেন থেকে সামুদ্রিক জাহাজ বাংলাদেশের প্রথম সালা সালা মূর্খের মূর্খ একশো সাত বড় মত বাজার যা যা দেখ পিস বাই পিস ওই বাড়িটা ব্রিটেন থেকে নিয়ে গেছিল আমার গ্র্যান্ডফাদার আমি যখন ছোটবেলায় মার্বেল পাথরের উপরে হাগু করি ছোটবেলায় তখন তোরা নাইল্লা খেতে বাংলাদেশের নাইল্লা খেতে তোরা পাট খেতে গিয়ে হাগু করতি হ্যাঁ ধানের ধানের শীষে পাশা মুছতে মুছতে লাল হয়ে গেছিল শালা শালা কামলা মূর্খ আমি যখন চায়নাতে চা খাই তোরা হাত হাত পাইতা তোরা নদীর থেকে পানি খাস শালা শালা আমার লাইফ স্টাইল তোরা প্রশ্ন করিস গভর্নমেন্টের গভর্নমেন্ট আমি কি শার্ট পরি কি সানগ্লাস পরি কি ঘড়ি পরি কি জুতো পরি হ্যাঁ বারবারি এগুলি পড়ি এগুলো এসে দেখে যাও তোদের লো পাওয়া যাবে না তোদের ঘর বাড়ি লো পাওয়া যাবে না মূর্খের মুখ আমি আইনজীবী আমি মাল্টি ন্যাশনাল ল প্র্যাকটিস করেছি গাদার গাদা তবে তোদের মতো পাশা মারা দিয়ে সৌদি আরবে থাকি না সাল আর সাল তোরা তো সৌদি আরবে বাপের চাই না তোরা অনেকের মধ্যে সৌদি আরবে সমকামিতা করিস এই জন্য সব সৌদি আরবের বাদশার বাদশা পরিবার দেখে তো ভালোবাসিস কারণ সৌদি বাদশার পরিবারের তো সমকামী আছে শালা শালা খেজুর খাইতে খাইতে মাথার কিলু গেছে খেজুর খাওয়া আর বস্তা বস্তা আর বালুর উপরে গরমে হাঁটতে হাঁটতে হ্যাঁ বালুর উপরে গরমে হাঁটতে হাঁটতে স্ক্রু গেছে শালা চৌদি আরবের কামলা চৌদি আরবের কামলা তোরা বাংলাদেশ তোর তোর বোর্ডে পাঠাইছিলি সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে না ওখানে গিয়া চৌদি আরবে গিয়া নাকি থার্ড হ্যান্ড হয়ে গেছে তোদের বউ তোরা তো তোদের বউদেরকে ওখানে পাঠাস মেয়েদের দোকানে পাঠাস শেখদের কোলে বসাস শাহলা চুদি আরবের কামলা ছেলে শাহ যারা অনেকে আছে পায়ের ঘাম মাথায় মাথায় ফেলে সৌদি আরবে কষ্ট করে টাকা উপার্জন করছেন ভাই আপনাদের বলছি না আমি কামলা তাদেরকে বলি যারা এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলে যারা মানুষকে সম্মান করতে জানে না যারা মূর্খ শুধু নয় তারা জানতেও চান আমি তাদেরকে কামলা বলি চুদি আরবের কামলা শালা তোরা তো তোরা আজকে থেকে এক জেনারেশনের পাপের নাম বলতে পারবি না পারবি অনেস্টলি বল পারবি আমি যে কয়টা বই পড়েছি তোরা জীবনে বই তো নাম তো জানা দরকার চোখেও দেখিস নাই আমি যেসব বিশ্ববিদ্যালয়ে পড়েছি এসব বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বলতে দিবে না তোদের তোদের লুঙ্গি খুলে ফেলবে ওখানে গেলে তোদের ওখানে লুঙ্গি খুলে ফেলবে শালার চুদি আরবের কামলা শালার আমি কি পরিবেশ থাকে বুঝিস না দিনের আমি মাসের ভিতরে চার থেকে পাঁচবার প্লেনে উঠি দেখিস না তোর বাপের টাকা দেয় না তোর চুদি আরবের বাচ্চা টাকা দেয় হালার পোহালা হ্যাঁ কে রে হ্যাঁ আমি যখন প্রথম গাড়ি গাড়িতে হাত দেই আমি যখন প্রথম গাড়িতে তোদের রিক্সা ভাড়াও ছিল না অনেকে রিক্সা ভাড়াও ছিল না যখন আমি প্রথম গাড়িতে হাত দিই শালার পর শালা মূর্খের মূর্খের বাচ্চা মূর্খ চুদি আরবের কামলা তোদের কামলা তোদের কামলা সৌদি আরবে ওই মোহাম্মদের কবরে গিয়ে মাথা টাকা গেছে আর কালা পাথরে চুমা দেয় এই কালা পাথর তো আসলে ওই হিন্দু দেবতা হিন্দু হিন্দু দেবীর জনি ওখানে চুমা দিয়ে গিয়ে যা তোদের কাজও বলি আর জমজম পানি খা তোর কোকা কোলা খাওয়ার মতো ক্ষমতা রাখিস না তোরা সালার বসানা আমি যেই যেই জুস খাই এই জুস তোরা কিনতে পারবি না তোরা জমজম পানি খাই বলে আহার জমজম পানি খেলাম সালার বসানা যা তোরা বালু বালু চাবায় খা শালাস বসানা বালু খা তোরা বালু খাইতে খেতে তোর মাথা গেছে তোদের মাথা গেছে বালু খাইতে খেতে